মনে করো যে আমার খালাতো ভাই আর থুকু আমার মামাতো ভাই শান্ত শান্ত এক মেয়ারে ভালোবাসে হ্যাঁ বিয়া করে মানে বিয়া করছে বিয়া করার পর তার ফ্যামিলি থেকে কোনো ভাবেই মাইনে নিতে আসে না মানে কি করবো আমি ফুবাতো ভাই আমার কাছে আইলো ভাই কি করু মানে আমার তো অনেক টাকা পয়সা মানে আমি কি করলাম শান্তর একটা রিক্সা দিই oh, যে তুমি রিক্সা চালাইয়া তোমার জীবিকা নির্ধার করো ঠিক আছে তো রিক্সা চালাইতে গ্যারামে চালাইতে পারবো না সরম বেশি কারণ এক গেল ডাকা ঢাকা গেছে কোনোরকম রিক্সা চালায় সংসার চালায় খায় বউ আর শান্ত খায় মামাতো ভাইয়ের বউ খায় অনেক দিনকা সে ঢাকা ওই কারণ বাজার মোড়ে একটা ফুটপাতে দাঁড়ায় আছে তখন হঠাৎ করে এক বড়লোক আইছে সাহেব বড়লোক সাহেব আইছে oh, আওয়ার পরে বলে যাবা হ্যাঁ যাবো চলেন গাড়িতে উঠলো বড়লোকের লোকের হাতে একটা ব্রিফ কেস বড় একটা ব্রিফ কেস বেলটেল পরা ইন করা হ্যাঁ গাড়িতে উঠছে অন কিছুক্ষণ পর কি হলো কিছুক্ষণ দিয়া গুন্ডা গুন্ডা লাগলো কি কিলিগা বড় লোকের ব্রিফকেসে টাকা আছে গুন্ডায় নিয়ে যাবে গুন্ডা লাগলো গুন্ডারা করছে অ্যাটাক অ্যাটাক oh, করানোর পর ব্রিফকেস টানে নিয়ে যেতে আছে এমদের শান্ত আবার এলো কি একটু নায়ক প্রকৃতির ছেলে নায়ক মানে ফাইট ফুটও করতে পারে অন হে কি করলো ওই গুন্ডাগুলোকে একসঙ্গে ফাইট করলো ধুমধাম ধুমধাম ফাইট করিয়া মনে করেন গুন্ডারা পুরো দৌড় দিল মবের মারা মারছে এক জম্বর মারা মারছে গুন্ডা করে ওইটা দেখিয়া যে সাহেব সাহেব তো মনোমুগ্ধ হয়ে গেছে এটা কি হলো আমার এত কোটি টাকা আমার এত কোটি টাকা উদ্ধার করে দিল সাধারণ একটা রিস্কাওয়ালা সে তো পুরা ই হয়ে গেছে কি হয়ে গেছে ইমপ্রেস হয়ে গেছে ইমপ্রেস হয়ে গেছে এত কোটি টাকা বলল হে বাবা তোমার বাড়ি কোথায় তোমাকে তো আর কখনো দেখলাম না তোমার নাম কি তো আমার মামা তোমায় শান্ত বলে আমার নাম শান্ত আমি গ্রামের দরিদ্র গড়ের একটি ছেলে এই ঢাকা এসে রিক্সা চালাই আমি খাই তোমার টেনশন নাই তুমি আজ থেকে আমার কাছে থাকবা মানে বড় লোক সাহেব বলো তোমার টেনশন নাই তুমি আজ থেকে আমার সাথে থাকবা আমার সাথে থাকবা তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি যা লাগে সব কিছু দিবি oh, শান্ত তো আবার কি হৃদয় আমার নায়ক মানুষ মন ভালো না না কাকা আমরা গরিব মানুষ আমাদের বাড়ি ঘর টাকা পয়সা কিচ্ছু লাগবে না আমরা এই রিক্সা চালাই জীবিকা নির্ধারণ করতেছি আমরা তাতেই যথেষ্ট আমাদের লাগবে না না বাবা তুমি এটা বলতে পারো না তুমি তুমি কি জানো এই কেস আমার কত টাকা কত টাকা তুমি জানো এই টাকা তুমি আজকে উদ্ধার করে দিলে তোমার কাছে আমি কি থাকলাম ঋণী ঋণী হয়ে থাকলাম বাবা যাই হোক অনকিল শান্ত তো অশান্ত হয়ে গেছে অন্য ওই কথা শুনিয়া অন করলে যে না চাচা আমি এগুলো চাই না আমি বড় লোক হতে চাই না আমি আমার প্রিয়াকে নিয়েই সুখে থাকতে চাই বললো তোমার প্রিয়া মানি মানে, মানে সাহেবে বললো তোমার প্রিয়া মানি আমার একটা প্রিয়া আছে আমি বিয়ে করেছি মানে এই রিস্কালাই কইলো শান্ত আমি বিয়ে করছি তারপর কি করলো সমস্যা নাই তুমিও থাকবা তোমার স্ত্রীও আমাদের সাথে থাকবে oh, তারপরে এই কথা কি করলো শান্ত বড় লোক গেল হ্যাঁ। শান্ত তো মনে করেন নহন কি কোটটাই ঘুরে বড় লোক কুটিপুতি থেকেও কুটিপুতি oh, সে কি করলো কিন করলো ও তারে শপিং এ নিয়ে গেল শপিং এ নিয়ে তারে শপিং করে দিল যা এই কি জামা প্যান্ট জুতা যা লাগে সব কিছু এখন কি ছিল না সাহেব হয়ে গেছে যেমন হতে বড় লোক হয়ে গেছে <laughs> আমার তো সাহেব হয়ে গেছে এখন সাহেব হয়ে যাওয়ার পরে এই যে শান্ত এক সমাজে গরিব আছিল এই কথা হ্যাঁ খালি ভুললেই গেছে হ্যাঁ কি নায়ক হ্যাঁ কি বিলেনে দেখতে আছে বিলেনে দেখতে আছে অলরেডি বিলেন বুঝলে গেছে অনেকদিনকে এই কারণ বাদে মরে গেল আর বন্ধুগুলোকে দেখা ওই যে রিক্সাওয়ালা বন্ধু আছে না ওগুলো দেখা বন্ধুরা কয় আরে বন্ধু তোর এইরকম লেবাস তুই না আঙ্গুল লোকের রিক্সা চালাতি তুই যে আসতে বুদ্ধি বলে বন্ধু গায়ে হাত ছাড়া হাত ছড়াই দিল রিক্সাওয়ালা বন্ধুর হাত ছড়াই দিল এখন আর আমি রিস্কাওয়ালা নেই আমি এখন কুটিপতি আমি এখন কুটিপতি অবশেষে কি শান্ত কুটিপতি হয়ে গেল হ্যাঁ? অবশেষে শান্ত কি হলো কুটিপতি হয়ে গেল তার মানে এটা বোঝা যায় কি যে কোনো মানে কোনো মানুষের টেনশন করা দরকার নাই যদি কোনো বড় লোক হওয়ার চিন্তা থাকে তাহলে একটা রিক্সা কিনা ঢাকা সরকার রিক্সা চালা ওই যে আগে সাবানা ওই সেলাই মেশিন চালাইয়া কুটিপতি কুটিপতি কারখানা দিয়ে লাইছে সাবানার আলমগীর হয়েছে দিয়া ফ্যামিলি মাইনা নিতে আসে না ঢাকা শহর ঢাকা শহর ঢাকা শহর গিয়া আলমগীরের সাবানের একটা সিলাই মেশিন কিনে আইছে বাসায় সাবানায় সিলাই মেশিন চালাইতে আছে আলমগীরের রিক্সা চালাইতে আছে এটা রিক্সা চালায় বড় লোক হয়ে গেছে শান্ত কেন পারবে না শান্ত পারবি অবশ্যই পারবে আর আমারও যদি জীবনে এরকম একটা চান্স হয় আমিও একবার কুটি ভুতি হয়ে গেল কেউ চিনতাম না মেহেন্দিগঞ্জে ওখানে চিনতামই না ওরা কারা সব চাইরে সব চাইরে বাসে ওরা কারা ওরা চিনি না <laughs> ওই ওই চান্সই আছি যদি কোনো বড় লোক কেউ থাকেন আর যদি মনে করেন একটু সহৃদয়বান চক্ষু দিয়ে একটু দেখেন যে আমার একটু বড় লোক করা যায় কি হ্যাঁ, তুইও তো ভালো ফাইট পারস আমি তো ফাইট পারি একশনও পারি সব কিছুই পারি যাই হোক ভালো থাকবেন আরও সুন্দর সুন্দর গল্প আছে আবার পরে হুনাননি পরে হ্যাঁ বাই ভালো থাকেন